আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত বন্ধুরা অনেক দিন পর আপনাদের জন্য মিনি ব্র্যান্ড পিসি নিয়ে ভিডিও আপলোড করতেছি যারা মিনি ব্র্যান্ড পিসি যাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে এবং চাচ্ছেন যে আপডেট জেনারেশনের মিনি ব্র্যান্ড পিসি নিতে তারা অবশ্যই দেখতে পারেন এবং আমাদের কাছে মিনি ব্র্যান্ড পিসি ছাড়া বড় টাওয়ার ব্র্যান্ড পিসিও রয়েছে যেগুলো আপনার পুরাই ফাইভের সেকেন্ড জেন এবং থার্ড জেনারেশনের ব্র্যান্ড পিসিগুলো আপনারা চাইলে নিতে পারবেন এবং কোটোডো সিরিজেরও ব্র্যান্ড পিসি রয়েছে যেগুলো প্রায় চার হাজার টাকা করে সেগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কল করে যোগাযোগ করতে পারেন সো প্রথমে আমরা যে ব্র্যান্ড পিসিটি দেখাবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ব্র্যান্ড পিসি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের একটি ব্র্যান্ড পিসি আর যেটার ফ্রন্টে রয়েছে আপনার দুইটা ইউএসবি পোর্ট এবং আপনার দুইটা মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক এবং আপনার থাকছে হচ্ছে ডিভিডি রাইটারের একটি আর ডিভিডি এখন আপনার এটার পিছন দিকে কি কি রয়েছে সেটা আমরা দেখি নিই তারপর আমরা এটার কনফিগার নিয়ে আলোচনা করব চলুন পিছন দিকটি দেখা যাক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার পিছন দিকে আপনার পাওয়ার পোর্ট রয়েছে এবং আপনার LAN port USB two point zero পেয়ে যাবেন চারটি এবং USB two three point zero পেয়ে যাবেন টোটালি দুইটি টোটালি আপনি পিছনে ছয়টি ইউএসবি পেয়ে যাবেন এবং ফ্রন্টে দুইটি টোটালি আটটি ইউএসবি পেয়ে যাচ্ছেন পাশাপাশি বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমরা যে ব্র্যান্ড পিসিটি আপনাদেরকে তখন দেখিয়েছি এটা হচ্ছে কুরাই ফাইভের ফোর জেনারেশনের একটি ব্র্যান্ড পিসি যারা যাচ্ছেন যে কুরাই ফাইভ ফোর জেনারেশনের একটি ব্র্যান্ড পিসি নেবেন তারা অবশ্যই এই ব্র্যান্ড পিসিটি আপনারা দেখতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আপনার এটার ভ্যারিয়েন্ট হচ্ছে eight GB RAM core i five four জেনারেশনের প্রসেসর আর আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা দিয়ে আপনার নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা হলে আর যারা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবো না এসএসডি দিয়ে নেব তাদের জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে এসএসডি সহকারে আপনার নিতে পারবেন এই ব্র্যান্ড পিসিটি আর এই ব্র্যান্ড পিসির মধ্যে আমরা ভিতরের যে কনফিগার ভিতরের যে আপনার কন্ডিশনটা সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার ভিতরের কনফিগারেশনটা আপনার এখানে হচ্ছে প্রসেসর স্ল্যাব আর এটা হচ্ছে আপনার যে পাওয়ার সাপ্লাইটা এটা ব্র্যান্ড পিসির অরিজিনাল পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে আর এটা ডিবিডি এটা এটা নিচে আপনার হার্ড ডিস্ক রয়েছে এবং এই যে আপনার এদিকে আর র্যাম স্লটের কিছু জায়গা রয়েছে এদিকে র্যাম লাগানো রয়েছে সো বন্ধুরা এই পিসিটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা চাচ্ছেন যে কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এবং কুরাই তিরিশ second generation i five third generation core i three third জেনারেশনের ব্র্যান্ড পিসিগুলো নিতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কল করবেন কল করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটার বর্তমান রেট কী আছে এবং বর্তমান আপডেট প্রাইসটা কী রয়েছে এবং যারা চাচ্ছেন যে স্বল্প বাজেট যাদের বাজেট অল্প এবং ট্রেনিং সেন্টারের জন্য ব্র্যান্ড পিসি খুঁজতেছেন তারা অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে কল করবেন আমাদের কাছে কো টুডু সিরিজের ডিডিআর থ্রিও পিসি রয়েছে এবং ডিডিআর টুরও পিসি রয়েছে যারা যাচ্ছেন তাদের জন্য আপনার যারা ট্রেনিং সেন্টারের জন্য নেবেন মিনিমাম পাঁচ পিস নিলে আমরা তাদেরকে হোলসেল রেটে ধরে দেব এবং যারা চাচ্ছেন যে নিজের পার্সোনাল ইউজের জন্য নেবেন তারা নিতে পারবেন এক পিস পার পিস আমরা চার হাজার টাকা করে ব্র্যান্ড পিসিগুলো সেল দিয়েছি যারা ট্রেনিং সেন্টার এবং নিজের পার্সোনাল জন্য কো কোটোডো সিরিজ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই পিসিগুলো নিলে সো আজকের ভিডিও এ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা সাবস্ক্রাইব না করলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি পাবেন না সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে